মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দু হলেন দোয়ালো আলমে এ গোলামদের ঠিকানা মামদুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দুমোদের রসুলি ঔলাদ মাম সুন্না করে না বদ মাম দুমোদের রসুলি ঔলাদ মাম সুন্না করে না জিন্দাবাদ মামদু সুন্না জগতে ধরায় খোদ হাবিবি নিশানা মামদু দারে দু হাত পেতে করি গোলাম যাচনা দারে দু হাত পেতে করি গোলাম যাচনা মাম মোদের মুর্শিদ আলা মামদ মোদের তরানেওয়ালা মামদ মোদের মুর্শিদ আলা মামদ মোদের তরানেওয়ালা মামদ উম্মা তরে এলেন মামদ উম্মা তরে এলেন হয়ে রহমতি খাজিনা মামদুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মামদুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম হলেন দোয়ালম নামে এ গোলামদের ঠিকানা আমদুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা আমদুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মন্দু মোদের দিলের কাবা মন্দু কবুল করুন তবা মন্দু মোদের দিলের কাবা মন্দু কবুল করুন তবা মন্দু নূরে ইসা হবে দিল দিলখানা মাম খোদারে দুহাত পেতে করি গোলাম যাচনা মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা নাজাতি তরি দু দামান এসো ধরি মামদু মোদের নাজাতি তরি মামদু দামান এসো ধরি দু দামান না ধরিলে দু দামান না ধরিলে নাজাত সহজে হবে না দু তারে হাত পেতে করি গোলাম যাচ নাম হাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম হাম দুহলেন দো আলমে এ দের ঠিকানা হাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম দুমোদের মিস মিসদাকে রসুল মাম দুবে মেসাল অনন্য তুল মাম দুমোদের মিস মিসদাকে রসুল মাম দুবে মেসাল অনন্য তুল মামদু আপনার গোলামিতে করুন মোদের দিওয়ানা মামদু তারে দু হাত পেতে করি গোলাম যাচনা মামদু তারে দু হাত পেতে করি গোলাম যাচনা মাম আহল ইয়াল মামদুরিশকে সদা উজাল মামদুর নুরি আহল ইয়াল মামদুরিশকে সদা উজাল মামদু আহলে রিশক বিনে মামদু আহলে রিশক বিনে মোরা কিছু চাহি না মামদুদারে দুহাত পেতে কো করি গোলাম যাচ নাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম দুহলেন দোলমে এ গোলামদের ঠিকানা মাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম দুদলেন দোহলেতে গোলামের যাচ নাম দুদলেন দোহলেতে গোলামের যাচ নাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচ নাম দুদারে দুহাত পেতে করি গোলাম যাচনা